হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের একটি সুন্দর পায়া নকশা করা দেখাবো তো নকশাগুলা অনেক সুন্দর লাগবে আপনাদের দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত কতটুকু করা যায় এরপর দেখার পরে কমেন্ট করুন কি করা দরকার ছিল কমেন্ট করে জানান আর এটা এমন একটা কাজ ভাই যে কাজটা দ্রুত করা যায় না দ্রুত কোনো কিছু করা যায় না আপনারা যদি দুই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে চান আসলে ভাই সম্ভব না ভাই এটা আসলে এর মধ্যে দেখানো সম্ভব না আর এমনি বিনোদন নেওয়ার জন্য দেখতে পারেন আর যদি এখান থেকে আসলে কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই এই ভিডিওগুলো এইভাবে করেন যাতে কিছু শেখা যায় এভাবে আপনারা আমাকে একটা সাজেশন দিতে পারেন বন্ধু হিসেবে ছোটো ভাই হিসেবে এই সাজেশনগুলো আপনারা দিতে পারেন আর অ্যানিম্যাল ম্যানি চয়েস অনেক মানুষের অনেক পছন্দ তো আসলে আমি চেষ্টা করছি আমার মতো করে যা করার তা আমি করছি আর আপনাদের পছন্দ আছে অনেক রকম পছন্দ আপনারা কমেন্ট করে জানান কীভাবে করা উচিত কী করা দরকার অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর নকশা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে হবে যদি বড় ভিডিও হয়ে যায় আপনারা যদি না দেখেন তাহলে আমার এই কষ্টই বিফল হয়ে যাবে অনেক কষ্ট একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় আপনারা বলেন যেভাবে দেখতে চান সেভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আপনি আমার সাথে থাকেন আপনাদের পাশে রাখেন অবশ্যই ইনশাল্লাহ কোনো না কোনো একদিন হয়তো বা কোনো একটা উপকারে আসতেও পারি আপনারা যদি এরকম ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আপনারা করাতে পারেন আপনাদের যোগাযোগের ঠিকানা আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমাকে পাশে রাখবেন এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা সালাম আলাইকুম With